করলো সে যেন সমগ্র বৎসর সিয়াম পালনের যে নেকি যা সিয়াম পালনের যে আল্লাহ তালার কাছে ফল তা সে পেয়ে গেল অতএব এই মাস চলছে আজ হয়তো বেশি দিন হয়নি এখন অনেক সময় রয়েছে আমরা এই ছটা সিয়াম আমাদেরকে যেন পালন আমরা করতে পারি তার জন্য তাগিদ দেওয়া আর কিছু না তাহলে এই ছটা সিয়াম কিন্তু আমাদেরকে পালন করতে হবে যদি আমরা সমগ্র বৎসরে সিয়াম পালনের নেকি নিতে চাই এটা রসুলামের হাদিস অতএব এই সিয়ামটাকে পালন করার চেষ্টা করতে হবে এই সিয়ামটা পালনের কথা আসলে যেটা আসে সেটা হচ্ছে যে মহিলাদের যে ভাঙা সিয়ামগুলা থাকে হাইজ হওয়ার কারণে তারা কি এই সিয়াম পালন করতে পারবে তাহলে তার সঠিক উত্তর হয়েছে এইটা যে সেসব মহিলারা তাদের ভাঙা সিয়ামগুলোকে আগে পূর্ণ করবে তারপরে এই সিয়ামটাকে আদায় করে নেবে কেননা ফরজ আগে তারপরে নফল তো এটা যেহেতু নফল সিয়াম তো মহিলাদের যদি কোনো ভাঙা সিয়াম থাকে সে আগে তার ভাঙা সিয়ামগুলোকে তুলে নিয়ে তারপরে সময় পেলে সেই ছটা সিয়াম পালন করবে এই ছটা সিয়াম কীভাবে রাখা যায় বিভিন্ন আলেমের বিভিন্ন মত রয়েছে আলহামদুলিল্লাহ তবে দ্বিমত কারোরই এই ক্ষেত্রে নেই যে এই সিয়াম লাগাতার পরপর ছটাও করা যায় আবার ভেঙে ভেঙেও করা যায় আবার সমগ্র মাসের মধ্যে ছটা সিয়াম পালন করলেই হলো অতএব বিশাল একটা নেকির অন্যতম একটা সিয়াম নফল সিয়ামের মধ্যে এই সিয়াম যদিচ রসুসাল্লাম বলেন যে আল্লাহ সুবানাতালার রাস্তায় আল্লাহ সুবানাতালাকে ভালোবেসে আল্লাহর প্রতি ইমান এনে কোনো ব্যক্তি যদি একদিন নফল সিয়াম পালন করে তো তার থেকে জাহান্নাম দূরে চলে যায় পাঁচশো বছরের রাস্তা এটা বিশাল বড় নেকির একটা ব্যাপার এবং এই সিএমের ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাগিদ দিয়েছেন এবং বলেছেন যে রামাজান পূর্ণ করলো কেউ তিরিশ অথবা উনতিরিশ এরপরে যদি এই ছটা সিয়াম পালন করে সমগ্র বছর অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন সিয়াম পালন করলে রোজা রাখলে যতগুলো নেকি আল্লাহ নিজের হাতে দেবেন অতগুলো নেকি এই ছটা সিয়াম পালন করলে আল্লাহ সুবাহতাল্লাহ দিয়ে দেবেন তবে এই সিয়াম কিন্তু ফরজ নয় এটা আপনার অপশনাল ব্যাপার আপনি পালন করলেও করতে পারেন না করলেও না করতে পারেন আপনার ব্যাপার তবে পালন করা উত্তম বলে আমরা মনে করি তো আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের উপরে এত গজব কেন নেমে আসছে একটার পর একটা গজব আপনি আমি হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ায় থাকি না সংবাদ দেখি না বা বুঝি না যে ভারতবর্ষে বা গোটা পৃথিবীর বর্তমান অবস্থা কি পৃথিবীর বর্তমান অবস্থা খুবই ভয়াবহ হয়তো ঈদের খুদ্ভাই শুনেছিলেন তারপরে আজকে এটা দ্বিতীয় খুদ্া যে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি খুবই ভয়ানক আজ থেকে হয়তো মাস তিনেক আগে একজনও করোনা রোগী ছিল না এই ভারতবর্ষের বুকে কিন্তু আজকের ডেটে করোনা সংক্রমণের হার করোনা সংক্রমণের সংখ্যা ভারতবর্ষে এক লক্ষ তেষট্টি হাজার তিনশো তিরাশি জন কিছু কম অথবা বেশি কম নয় বেশি হবে এক লক্ষ তেষট্টি হাজার তিনশো তিরাশি জন আজকের রিপোর্ট করোনা আক্রান্ত ভারতবর্ষের বুকে গোটা পৃথিবীতে তিন চার লক্ষ লোক কিন্তু মারা গিয়েছে বিভিন্ন বিজ্ঞানীরা বলছেন স্বাস্থ্যকর্মীরা বলছেন গবেষণা করে প্রায় ছ কোটি মানুষ মারা যাবে গোটা বিশ্বের এত বড় ভয়াবহ এই করোনা মহামারী আল্লাহর তরফ থেকে যেটা খেয়েছে এই মহামারী তো এই মহামারীর মধ্যে দিয়ে মানুষ দিন কাটাচ্ছে আমাদের মুর্শিদাবাদে ছিল না এখন আমাদের মুর্শিদাবাদে প্রায় সেঞ্চুরি প্রায় একশোর কাছে করোনা রোগী সংক্রান্ত সংক্রমিত হয়েছে তার মানে হাটে বাজারে ঘাটে নদী নালায় যে যেখানে যাবে খুব সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে যদি একজনের সংক্রমণ হয়ে যায় তাহলে গোটা গ্রাম একদিনে সংক্রমণ হবে কোনো ব্যাপারই না তো তবে এই বিষয়ে কিন্তু আমাদেরকে সতর্কতা রাখতে হবে এখনও করোনার ভয় কাটেনি পৃথিবীর কোনো ডাক্তার কোনো বিজ্ঞানী এখনও ওষুধ আবিষ্কার করতে পারেনি ইতালিতে মৃত্যু মিছিল আমেরিকায় প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ভারতবর্ষের বুকে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আসেনি এই মুহূর্তে আল্লাহ সোমানাতলার আরও একটা গজব আমফান এটা বিশাল ঝড় ইতিপূর্বে এত গতিবেগ নিয়ে একশো পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার বেগে ঝড় ইতিহাসে বিরল কিন্তু সেই আমফানে দুই চব্বিশ পরগনার প্রায় পঁচাত্তর পার্সেন্ট বাড়িঘর সব ভেঙে গিয়েছে পঁচাত্তর পার্সেন্ট এলাকার মানুষ এর বাড়িঘর নিশ্চিন্ন হয়ে গেছে ভেঙে গেছে কোনো কোনো এলাকায় ঝড় বৃষ্টির ফলে এতটা বন্যা হয়েছে যে এক হাঁটু কোথাও এক কোমর কোথাও এক বুক পানিতে মানুষ একটু খাবার খাওয়ার তাড়নায় ঘুরে বেড়াচ্ছে এত ভয়াবহ পরিস্থিতি এই পরিস্থিতিতে কেউ কাউকে দেখার মতো নয় এই যে মুজাফরনগরে যে ঘটনাটা ঘটে গেল একটা পরিযায়ী শ্রমিক একটা মহিলা তার দুটো সন্তান নিয়ে আসছিল আস্তে আস্তে সেই মাটা মারা গিয়েছে এই এইরকম হৃদয় বিদরক দৃশ্য পৃথিবী এখন এর আগে কখনো দেখেনি কিন্তু ওই ছোট্ট বাচ্চাটা দুধ খাওয়ার জন্য মায়ের শাড়িটাকে তোলার চেষ্টা করছে অথচ আমাদের দেশের কুলাঙ্গার নেতারা বলছে এটা একটা ছোটোখাটো ঘটনা মানুষ প্রতিদিন মারা যাচ্ছে পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আসছে আর আমাদের মুর্শিদাবাদের বর্তমান রিপোর্ট যে মহারাষ্ট্র থেকে যতজন শ্রমিক এসেছে প্রায় প্রত্যেকটা শ্রমিকই কিন্তু সংক্রমিত প্রায় এই যে সাতাত্তর জন ধরা পড়েছিল গত পরশু দিন পর্যন্ত বা তার আগ পর্যন্ত পঞ্চাশ জন পঞ্চাশ জনের মধ্যে পঁয়তাল্লিশ জন শ্রমিক হচ্ছে আপনার এতে থেকে আসা মহারাষ্ট্র থেকে আসা তবে কেরালা থেকে যারা এসেছে এখন পর্যন্ত সংক্রমণ হয়েছে এমন কোনো রিপোর্ট পাওয়া যায়নি এটা খুব একটা ডেঞ্জারাস একটা বিষয় এরপরে আমফান আসলো হয়তো আমাদের এইদিকে আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমত যে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু আমফানে বিশাল বড় ক্ষতি হয়েছে এমনকি কিছু কিছু বিখ্যাত মনীষীগণ বলছেন যে আমফান ঝড়ে এত বেশি ক্ষতি হয়ে গেল এই বাংলার বুকে এই বাংলাকে আবার সেরে উঠতে ৩০ বছর সময় লাগবে ৩০ <coughs> বছর সময় লাগবে এই বাংলাকে আবার সেরে উঠতে মানুষের ঘর বাড়ি সব নিশ্চিন্ন হয়ে গেছে এই করোনা তারপর আমফান এই দুটো ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে তার মধ্যে আমাদের দেশেও এরকম মানে আকার ধারণ করেছে এখন তিন নম্বর মহামারী আল্লাহ সুমানাতলা পাঠিয়েছেন সেটা হচ্ছে পঙ্গপাল পঙ্গপালের কথা বললে মনে পড়ে যায় মুসা আল্লাহ সাল্লাতুসাল্লামের ঘটনা যখন মুসা আল্লাহ সাল্লাতুসাল্লামের জামানায় ফেরাউনকে দাওয়াতের কাজ করতে লাগলো মুসা আল্লাহ এবং তার ভাই হারুন আল্লাহ সাল্লাতুসাল্লাম মুসা যখন দাওয়াতের কাজ করলো ফেরাউন যখন মেনে নিল না তাদের কথা তখন আল্লাহ সুবানা তারা তাদেরকে বিভিন্নভাবে আজাব দিয়েছিলেন ইতিহাস পড়লে পাবেন বিভিন্ন নবী রসুলের জামানায় আল্লাহ মানুষকে শুধুমাত্র তার রাস্তায় ফেরানোর জন্য অনেক আজাদ দিয়েছিলেন মুসা আল্লাহ সালামের জামানায় আল্লাহ সোবানা তালা ফেরাউনকে ফেরাউনের দলবলকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ সোবাতলা উকুন রক্ত বৃষ্টি ব্যাং বৃষ্টি এবং পঙ্গপালের আক্রমণ দিয়েছিলেন মুসা আল্লাহ সাল্লামের ওই জামানায় আপনারা হয়তো জানেন না সোমালিয়া কেনিয়া নাইজেরিয়া পশ্চিমা দেশের কয়েকটা দেশ বর্তমানে সব শেষ ও দেশে খাবার আর নাই এখন বর্তমানে আমাদের দেশে মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থানে পঙ্গপাল এসে পড়েছে অলরেডি টিভি দেখলে আপনারা বুঝতে পারবেন সংবাদ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পঙ্গপালে এক ঝাঁক পঙ্গপালে একদিনে চৌত্রিশ হাজার মানুষের খাবারকে খেয়ে ফেলছে এক ঝাঁক পঙ্গপাল একদিনে চৌত্রিশ হাজার মানুষের খাবারকে খেয়ে ফেলেছে গুজরাট এবং মধ্যপ্রদেশের কয়েকশো হেক্টর জমির ফসল সব শেষ যে এলাকায় এই পঙ্গপাল ঢুকছে ওই এলাকার খাবার হচ্ছে না তবে এখন বিশেষজ্ঞরা বলছে যে এই পঙ্গপালকে যদি তাড়ানোর ব্যবস্থা না করা যায় তো এই বছর এই ভারতবর্ষের বুকে কোটি কোটি মানুষ টাকা থাকবে কিন্তু খাবার পাবে না শস্যের অভাবে মারা যাবে পঙ্গপাল এত ভয়ানক এই বিপদ এই পঙ্গপালকে ওই আকাশ থেকে কীটনাশক ফেলা হচ্ছে বিভিন্ন রকমের কীটনাশক ফেলা হচ্ছে কোনো কীটনাশকে এই পঙ্গমাল দমছে না আজকের রিপোর্ট আপনার মধ্যপ্রদেশ এবং গুজরাটের ওইদিকে রাজস্থানের ওইদিকে সারা দিন ধরে মহিলারা ওই থালা বাটি বাজাচ্ছে থালা বাটি বাজালে নাকি পঙ্গপাল একটু দূরে চলে যাচ্ছে কেউ কেউ বলছে আর পুরুষরা সারা রাত ওইখানে থালাবাটি বাজাচ্ছে যাতে করে পঙ্গপালের হাত থেকে জমিকে রক্ষা করা যায় কিন্তু তারপরে রক্ষা করা যাচ্ছে না এমন ভয়ঙ্কর আজাব আল্লাহ সুবানা তালা পাঠাচ্ছেন যে করোনা মহামারী শেষ হতে না হতে আমফান আমফান শেষ হতে না হতে আবার এই পঙ্গপালের আক্রমণ যদি এই পঙ্গপাল পশ্চিমবঙ্গলার বুকে ঢুকে তাহলে দুদিন সময় লাগবে এই পশ্চিমবঙ্গের সমস্ত খাবারকে শেষ করতে তাহলে দেখেন আল্লাহ বলেছেন কোরআনুল কেরিমে যে আমি তোমাদেরকে বছরে দু একবার ক্ষতি দিব তোমরা আমার রাস্তায় ফিরে এসো আল্লাহ সুবাহতাল্লাহ কোরআনুল করিমের মধ্যে বললেন সুরা মুলকের দুই নম্বর আয়াত আল্লাহ সুবাহতাল্লাহ বললেন আল্লাহ জি খলাকাল মতাল হায়াতা লিয়া বুলু আকুম আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি শুধুমাত্র তারা তাদেরকে পরীক্ষা করার জন্য যে কারা আমল ভালো করছে কারা আমলকে খারাপ করছে আল্লাহ সুবাহতাল্লাহ সুরা মুলকের সাতষট্টি নম্বর সুরা দুই নম্বর আয়াতে বললেন যে আমি মানুষকে তৈরি করেছি একমাত্র শুধুমাত্র যাতে করে তাকে আমি পরীক্ষা করতে পারি টেস্ট করতে পারি আবু হুরারে রাজিয়াল্লাহ তালু বলেন রসুল সাল্লাম বলেছেন যে মমিন মান্দার উপরে আল্লাহ সুমাতলা বিপদ দিয়ে তার ইমানকে পরীক্ষা করেন আজকে যদি আমরা না খেতে পেয়ে মারা যাই বাংলার জমিনে আজকে যদি আমরা না খেতে পেয়ে মারা যাই আমরা যদি আজকে এই মহামারীতে মারা যাই তাহলে বুঝতে হবে এটা আপনার আমার জন্য আল্লাহ তরফ থেকে এটা পরীক্ষা অথবা এই পরীক্ষার সময় ইমানকে সুদৃঢ় করতে হবে বিভিন্ন হাদিস থেকে আমরা বিভিন্ন কথা পাই তবে একটা হাদিস এইভাবে পর্যালোচনা করা যেতে পারে যে আল্লাহ সোবানা তালা এই পৃথিবী সৃষ্টি করেছেন প্রত্যেকটা জীব আল্লাহ সোবানা তালার তসবি করে তারপরেও আল্লাহ সোবানা তালা গজব পাঠাচ্ছেন আজাব পাঠাচ্ছেন আল্লাহ চান না তার কোনো বান্দা যার নামের আগুনের মধ্যে প্রবেশ করুক তাহলে কি কারণে আল্লাহ গজব পাঠাচ্ছেন হ্যাঁ আল্লাহ এই জন্য গজব পাঠাচ্ছেন যে আমরা আল্লাহর রাস্তায় যেন ফিরে যাই আমাদের যত পাপ সেগুলোকে ক্লোজ করে দিই বন্ধ করে দিই দিয়ে যেন আমরা আল্লাহ রাস্তায় রিটার্ন করতে পারি রিটার্ন ব্যাক টু আল্লাহ সোমানা তালা আল্লাহর দিকে যেন ফিরে যেতে পারি তার জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছেন অতএব যখনই কোনো মহামারী আসে বুঝতে হবে এটা আমাদের হাতের কামাই এটা আমাদের নিজের কর্মফল আমাদের নিজেদের কর্মফল এই কর্মফলের ফলে কিন্তু আজকে পরপর পরপর ভারতবর্ষের বুকে মহামারী এটা যে কত বড় মহামারী আকার ধারণ করেছে করোনা তারপরে আমফান তারপরে এই যে পঙ্গপালের আক্রমণ এটা আপনি যদি নেট দেখেন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে পঙ্গপাল এভাবে মানুষের খাবার খেয়ে ফেলতে পারে যে একদিনে চৌত্রিশ হাজার মানুষের খাবারকে সাবার করে দিলে ভারতবর্ষের মাটিতে যদি এক মাস পঙ্গপাল থাকে তাহলে ভারতবর্ষের লোক আমরা না খেতে পেয়ে অনাহারে মারা পড়ব এত ভয়াবহ পরিস্থিতি এই ভারতবর্ষের বুকে ঘটতে চলেছে আল্লাহ সুমতলা আমাদেরকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করুক আল্লাহুমা আমিন আলহামদুলিল্লাহ আম্মাবাদ বিভিন্ন হাদিস থেকে আমরা যেগুলো পাই যে আল্লাহ সুমানা মানুষকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তাদের উপরে আজাব গজব দিয়ে তাদের ইমানটাকে টেস্ট করেন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রসুল কখন বিপদ নেমে আসে তখন মোহাম্মদ সাল্লাহাম কয়েকটা নিশানি বললেন যে এই চার পাঁচটা কাজ যখন সমাজে হবে তখন তুমি মনে করো যে ওই সমাজে আল্লাহ আজাব গজব পাঠাবে এক সমাজে যদি অশ্লীলতার বেহাপনার সীমা আনলিমিটেড হয়ে যায় ওভারলোডেড হয়ে যায় সমাজে অশ্লীলতা বেহাপনা যদি ছড়িয়ে পড়ে তাহলে সেই সমাজে আল্লাহ গজব এবং আজাব নাজিল করেন বর্তমান প্রেক্ষাপট আজকে আপনি আমি হয়তো কিছুটা ভালো আছি আপনি রোডে উঠবেন আপনি খারাপ লাগবে আপনার আপনি কলকাতা যাবেন যারা বাইরে পরিযায়ী শ্রমিক বা যারা বাইরে যান যাতায়াতের অভ্যাস আছে তারা জানেন যে মহিলারা কত নিম্ন মানের হয়ে গেছে এখন রাস্তার দিকে একটা ইমানদার মানুষ চলতে পারে না তাকাতে পারে না মহিলাদের পোশাকের জন্য এত নোংরা পোশাক তারা পরে অথচ সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লাম বললেন যে তোমরা আজাবের আল্লাহর গজবের জন্য প্রস্তুত থাকো এবং সাথে একটা কথা বললেন যে আল্লাহর আজাব গজব তো আসবে আসবে আল্লাহ সোমান এমন একটা রোগ দিবে যে রোগের নাম তুমি তোমার পূর্বপুরুষ কেউ শোনেনি দেখেন করোনা ভাইরাস কোনদিন শুনেনি ঝড় দেখেছি কিন্তু ঝড়ের নাম জানিনি আজকে কত আজব কত গজব আল্লাহ সোমান তারা পাঠাচ্ছেন কেন আল্লাহ সুসাল্লাম বললেন যে সমাজে অশ্লীলতা বেহাপনা বেড়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া কেরিমের কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবার তাবাররুজাল জাহিলিয়াতিল উলা মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো বেয়াপনার মতো নিজেকে দেখিয়ে বেরিয়েও না বাইরে দেখিয়ে বেরিয়েও না এসবগুলা আল্লাহ সুবহানাহু আগেই বলে বলে দিয়েছেন তেত্রিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়তে তারপরেও আমরা এই বিষয়টাকে খেয়াল করি না আজকে এক ভাইয়ের মেয়ে খারাপ অবস্থায় যাচ্ছে আপনি যদি না মানা করেন আমার মেয়ে খারাপ অবস্থায় যাবে আপনি যদি না মানা করেন বা আমি যদি অন্যজনের মেয়েকে এই অবস্থা চলতে দেখেও না মানা করি তাহলে কি হবে ওই সমাজের উপরে আল্লাহ সুমাতলা গজম নাজিল করে দেবেন এটাই ঘটছে বর্তমানে শহরে প্রায় মহিলারা পুরুষের পোশাক পরে রসুসাহসালামের হাদিস কি করবেন আল্লাহ সুতো রাস্তা দিয়ে দিয়েছেন যে তোমরা যদি অশ্লীলতা বেহাপনাকে প্রসার করো প্রচার করো তাহলে কি হবে আমি আল্লাহ গজব দিব তোমাদের উপরে আল্লাহ বলে দিয়েছেন তাহলে আমরা যদি অশ্লীলতাকে রুখি আল্লাহ গজব দেবেন না সোজা কথা আজকে আপনি একটা গান শুনছেন ইউটিউবে গান শুনতে শুনতে গানটাকে শেয়ার করলেন ভালো লাগলো ওই গানটা যতজন দেখবে আর যতটা শেয়ার হবে তার নাকি আর তার আপনি গুণা পেতে থাকবেন একটা ওয়াজ আপনি শুনছেন একটা বক্তৃতা শুনছেন ওটাকে আপনি শেয়ার করলেন এক মিলিয়ন লোক দেখলে সবারই নাকি আপনি পাবেন তেমনি আপনার পাপের বোঝা ভারী হয়ে যাবে যদি একটা অশ্লীলতা বেয়াপনা আজে বাজে জিনিস যদি আপনি শেয়ার করেন ক্লাসকে যুবকদের হাতে অ্যান্ড্রয়েড মিনিটে মিনিটে গান শেয়ার করছে ব্লু ফিল্ম শেয়ার করছে অশ্লীল ছবি শেয়ার করছে এই জন্যে অশ্লীলতায় ভরপুর সমাজ আজকে আমাদের জিন্সের প্যান্ট পরা টপ পরা স্কার্ট পরা মহিলাদেরকে দেখলো আমরা গ্রামের মানুষ আর চমকায় না আগের মতো আমাদের দাদুদের আমলে হয়তো ছিল যে একটা মহিলার যদি পিঠ বুক পিঠে উন্না না থাকতো তো তারা ভাবতো আল্লাহ সি সি সি এ তো সরমরাজের মাথা খেয়েছে কিন্তু আজকে সমাজে কিছু মনে করি না মানে অভ্যস্ত হয়ে গেছে আমাদের চোখ ওইগুলাকে দেখে দেখে আল্লাহ সুসাহাম বললেন সমাজে যখন অশ্লীল ব্যাপনা ছড়িয়ে পড়বে তখন এই ঘটনা ঘটবে তোমরা গজবের জন্য প্রস্তুত থাকো গজবের জন্য তোমরা প্রস্তুত থাকো দুই মানুষ যখন মিথ্যা কসম খেয়ে মাল বিক্রি করবে মানুষ যখন মিথ্যা কসম খেয়ে বলবে যে আল্লাহর কসম করে বলছে এটা একশো টাকা দিয়ে কিনা অথচ কিনেছে নব্বই টাকা দিয়ে যখন মানুষ ওজনে কম দিবে জেনে বুঝে একশো টাকা হোক আর এক এক গ্রাম হোক যখন মানুষ জেনে বুঝে ওজনে কম দিতে শুরু করবে তখন আল্লাহ সোমানা তালার তরফ থেকে গজব নেমে আসবে তিন যখন নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে সমাজের বুকে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে বিড়িকে অনেকে হারাম মনেই করে না জর্দাকে অনেকে হারাম মনেই করে না গুলকে বহু মানুষ হারাম মনেই করে না শুধু মনে করে মদ আর হেরোইন এগুলোই মনে হচ্ছে হারাম অথচ রসুসাল্লাম বলছেন যে কুল্লু মুস্কিরিন খামরিন কুল্লু খামরিন হারামুন প্রত্যেকটা নেশাদার বস্তু মদার প্রত্যেকটাই হারাম আজকে এই হারামের কারণে আজকে আমাদের সমাজে এই যে বিপদ নেমে আসছে আজকে পঙ্গপাল আসছে আজকে মহামারী আসছে আসবে আরও আসবে এরপরে আবারও আল্লাহ সুবাহ কিছু পাঠাবেন পাঠাবেনই একবারে নিকৃষ্ট জীবের মধ্যে আমরা হয়ে গেছি নিকৃষ্ট জীব রসুসাল্লাম বলছে যে কিয়ামত হবে নিকৃষ্ট মানুষের উপরে আমার মনে হয় যে আমাদের উপরে আর নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ আসবে তারপরে রসুসাল্লাম বললেন মানুষ যখন জাকাত দিবে না নিজের সম্পদ রয়েছে জাকাতের নিসাব হয়ে গেছে কিন্তু যখন মানুষ জাকাত দিবে না সেই সমাজকে আমি আপনার এই করোনা দিয়ে সেই সমাজকে আমি পঙ্গপাল দিয়ে সেই সমাজকে আমি আয়লা দিয়ে সেই সমাজকে আমি সুনামি দিয়ে ঢেকে দেব তাই ঘটছে আজকে বড় লোকরা যদি জাকাত দিত সেই জাকাতের টাকায় আজকে একটাও হতদরিদ্র থাকতো না এলাকায় কিন্তু তার লক্ষ লক্ষ টাকা ঘরে জমা রয়েছে ব্যাংকে জমা রয়েছে গহনা রয়েছে কিন্তু সেই টাকাকে পিউরিফাই করে না পরিশুদ্ধ করে না জাকাত দেয় না এক পর্যায়ে রসুলাম বললেন যে আল্লাহ সমতলা আসমান থেকে পানি বর্ষণ করা বন্ধ করে দিতেন এই পানি যেটা পড়ে এটা আল্লাহর তরফ থেকে আসে এই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন বৃষ্টি হতেন তো একটু হাতটাকে একটু গায়েটা পানি ছিটে নিতেন ভিজে নিতেন সাহাবিরা বললেন যে আল্লাহ রসুল আপনার গায়ে পানি ছিটে নিচ্ছেন ভিজে নিচ্ছেন কি ব্যাপার কি ঘটনা ঘটলো তো মোহাম্মদ সাল্লাম বলছেন যে এটা হচ্ছে সুন্নাত এটা আল্লাহর তরফ থেকে আসছে আল্লাহমা সাইবা নাফিয়া এই দোয়াটা করতে হবে আল্লাহ রহমতের বৃষ্টি দাও সাথে সাথে একটু গা হাত পা ভিজে নিতে হবে এটা আল্লাহর তরফ থেকে স্বয়ং আল্লাহ এটাকে পাঠাচ্ছেন এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে মানুষ জাকাত দিয়া ছেড়ে দিলে আল্লাহ সোমাতলা এই জমিনকে শুকনো করে শেষ করে দেবে জাকাত মানে জাকাত প্লাস ওসর দুইটা শুকনো করে ছেড়ে দেবে কিন্তু আল্লাহ সোবানাতলা এই পৃথিবীর বুকে শুধুমাত্র পানি বর্ষণ করেন কেননা মানুষ এবং জিন বাদ দিয়েও আরও কয়েক কিছু মাকলুকাত রয়েছে যার মধ্যে রয়েছে কীট পতঙ্গ যার মধ্যে রয়েছে গরু ছাগল যার মধ্যে রয়েছে পশু পাখি যার ফলস্বরূপ আল্লাহ সোবানাতলা এই পৃথিবীর বুকে পানি বর্ষণ করতে থাকে আজকে হাজার হাজার মানুষ জাকাত থেকে বঞ্চিত এবার আলহামদুলিল্লাহ বেশ কিছু মানুষ আমার হাতে জাকাত দিয়েছিল তা আমি জাকাতের টাকা দেওয়ার লোক খুঁজে পাচ্ছি না জাকাতে যে টাকা দেব এমন লোক খুঁজে পাচ্ছি না অবাক করা বিষয় আলহামদুলিল্লাহ চিন্তা করে দেখেন আজকে যদি সঠিকভাবে জাকাতের বন্টন করা হয় তবে উপকার বহু মানুষের করা গিয়েছে বহু মানুষকে মানে ভালো জায়গায় দাঁড় করিয়ে দেওয়া তার অবস্থা খুব খারাপ সে জায়গা থেকে উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে সামান্য কিছু জাকাতের টাকায় যদি সঠিকভাবে জাকাত বন্টন হতো তাহলে একটা কোনো দিনী ভাই কিংবা কোনো হিন্দু কিংবা কোনো অমুসলমান কেউ হোক না কেন এই পৃথিবীর বুকে না খেয়ে দিন কাটাতো না কিন্তু আজকে আমাদের সঠিক জায়গায় আমরা ব্যবহারটা করি না তাই আল্লাহ সুসাল্লাম বললেন যে আল্লাহ সুমতলা আকাশ থেকে পানি বর্ষণ বন্ধ করে দিত যদি এই কীট পতঙ্গ পশু পাখি এগুলো না থাকতো তার মানে আপনার আমার জন্য পানি বর্ষণ হচ্ছে না আপনি আমি এত পাপি অতএব প্রস্তুত থাকতে হবে পঙ্গপালের জন্য প্রস্তুত থাকতে হবে কত যে ভয়ঙ্কর মহামারী কত যে ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে বিশ্বাস করেন এখন শুধুমাত্র তৌবা করার সময় শুধুমাত্র তৌবা করার সময় কারণ সূর্য যেদিন পশ্চিম দিকে উঠবে ওই দিন আর তোবা আল্লাহ সুবাহ তরফ থেকে গৃহীত হবে না এখন তোবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে যে এত আজাব গজব নাজির হচ্ছে আল্লাহর তরফ থেকে সব আমাদের জন্য সব আমাদের অশ্লীলতার জন্য বেহাপনার জন্য নোংরামির জন্য অসভ্যতার জন্য ইসলামের জন্য আমাদের নিজে আমল আমরা ঠিকঠাক করিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিসকে নিয়ে কটুক্তি করা হয় তাহলে আল্লাহ আজাব গজব দিবে না কি কি দিবে বলেন তিনজন বক্তাকে আমি দেখলাম বুকে হাত বানার আমাদের আমরা যারা সলাত আদায় করি তাদের সলাৎকে নিয়ে এমনভাবে কটুক্তি করছে একজন বক্তা স্টেজে উঠে দাঁড়িয়ে বলছে যে আহিলা হাদিসের লোকেরা নামাজ পড়ে এক পা রাশিয়া আর আর পা কি একটা দেশের নাম করছে পৃথিবীর কোনো আহিলা হাদিস এভাবে নামাজ পড়ে এতটা ফাঁক করে বুকের উপর হাত বাঁধার ব্যঙ্গচিত্র করে দেখাচ্ছে অথচ শত শত সহি আদিশ রয়েছে যে বুকের উপর হাত বাঁধতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরফ থেকে আরেকজন পীরজাদা ও আবার চ্যালেঞ্জ দিচ্ছে জাতিকে বলছে একটা যদি বুখারি মুসলিম থেকে হাতিয়ে দেখাতে পারেন তাহলে আমি আপনাদের দলে চলে আসবো কত যে নোংরামি সমাজের বুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে কি কে প্রতিবাদ করবে কে প্রতিবাদ করবে চিন্তা করুন অতএব আমরা আল্লাহ সুসাল্লাহ সাল্লামের হাদিসকে তোয়াক্কা না করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণীকে তোয়াক্কা না করে আজকে আমরা একা একা মহাপণ্ডিত হয়ে গেছি যার ফলস্বরূপ আল্লাহ সুবাহতাল্লাহ কিন্তু এই আজাব এবং গজব নাজিল করতে থাকছেন এবং আগামী দিনও থাকবে যদি না আমরা আমাদের অস্থিরতা বেহাপনা বন্ধ না করি আল্লাহ সুবাদা কোরআনুল করিমের মধ্যে বললেন ইসলাম ইন্না সলাতা তন্হা আনিল ফাশাই মুনকার তুমি সলাত আদায় করো নামাজ পড়ো নামাজ এমন একটা মহা ঔষধের নাম যে নামাজ আদায় করলে তোমার মধ্যে অশ্লীলতা বেহাপনা নোংরামি অসভ্যতা ইতরামি সব দূর হয়ে যাবে আজকে মানুষ নামাজও পড়ে আবার নোংরা ফিল্মও দেখে আজকে মানুষ নামাজও পড়ে আবার সুদ ঘুষের সঙ্গে জড়িত আজকে মানুষ নামাজও পড়ে আবার অন্যের জমির আলটাকে কেটে নিয়ে নিজের জমি বানিয়ে নেয় আজকে মানুষ সনাত আদায় করে অন্যের ফসল চুরি করে আজকে মানুষ সনাত আদায় করে আবার ফরজ পর্দার বিধান এটাকে মানে না তাহলে আল্লাহ গজব দিবেন না যাবে কোথায় আল্লাহ তো সুস্পষ্ট বলে দিয়েছে যে তোমাদের হাতে সব আল্লাহ সুবাদলা বলছে আমি কোনো জাতির ভাগ্য অতক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ না তাদের ভাগ্য তারা নিজে পরিবর্তন করে আর সামুদ এরা হচ্ছে নবী তাদের জামানাকেও ধ্বংস করা হয়েছিল কেন তারা আল্লাহর দাওয়াত থেকে বিমুখ হয়েছিল আল্লাহর দাওয়াত থেকে বিমুখ হয়েছিল আপনারা জানেন যে ভারতবর্ষের অন্যতম একটা network Zee News Zee News যারা বলেছিল যে তাবলিকের লোকগুলাই এদেশে ভাইরাস এনেছে ভাইরাস ছড়িয়েছে ভাইরাস ছড়িয়েছে তাবলিকের লোকেরা কিন্তু ভাইরাসের মালিক হচ্ছে আল্লাহ সোবানা তালা ভাইরাসও আল্লাহ আল্লাহ করে আল্লাহ সোবানা তালার রহমতটা কি দেখেন যে জেন জি নিউজ ঠান্ডা ঘরে বসে এই মুসলমানদের বদনাম করার চেষ্টা করলো সেই জি নিউজের আঠাশ জন কর্মী আজকে করোনা পজিটিভ গোটা জি নিউজের অফিসকে সিল করে দেওয়া হয়েছে যে তোরা সংবাদ পড়তে পারবি না এখন চল আইসোলেশনে থাক আঠাশ জন কর্মীকে আল্লাহ সহ পাঠিয়ে দিয়েছেন জি নিউজের এতে যে তোরা আইসোলেশনে থাক আঠাশ জন কর্মীর করোনা পজিটিভ বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে বিজেপির মুখপাত্র আজকে একজন ধরা পড়েছে করোনা পজিটিভ ও খুব চিৎকার করেছিল সম্বিত পাত্রা ও চিৎকার করে খুব বলেছিল যে মুসলমানরা এদেশে করোনা নিয়ে এসেছে আজকে ও হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছে হসপিটালে ভর্তি হয়েছে কেন ওর পজিটিভ মানুষের পাশে আসতে মানুষের সাথে কাজ করতে হবে কারণ আল্লাহ মানুষকে ধরে না ধরে না একবার যদি ধরে আল্লাহ সুমতলা মানুষকে ছাড়ে না আল্লাহ মুসা আল্লাহ সাল্লামের জামানার যে ফেরাউন সেই ফেরাউনকে সময় দিয়েছিলেন সময় দিয়েছিলেন সময় দিয়েছিলেন আল্লাহর বাণী শোনার পরও ওর কানটাকে বধির করে দেওয়া হয়েছিল ও শুনতে পায়নি শুনতে পায়নি আল্লাহ শেষে এমনভাবে ধরলো তখন শেষ অবস্থায় মরার সময় বলছে আল্লাহ গো আমি ইমান আনতে চাই ওই ইমান কি গৃহীত হবে অতএব আমাদের মধ্যে যে বেহাপনা অশ্লীলতা আমাদের মধ্যে যে ওজনে কম দেওয়া আমাদের মধ্যে যে জাকাত না দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে যে মিথ্যা কথা বলার প্রবণতা আমাদের মধ্যে অশ্লীলতার প্রসার প্রচারের যে প্রবণতা এইগুলোকে যদি আমরা বন্ধ করি আল্লাহ প্রসম করে বলছে আগামী দিন থেকে আল্লাহ সোমান তালা এই পৃথিবীর বুকের ভাইরাস পাঠাবেন না এই পৃথিবীর বুকে পঙ্গবলের মতো কোনো রোগ বালা বা পঙ্গবলের মতো ভয়ানক কোনো বিপদ আমাদের জন্য আসবে না আমফানের মতন ঝড় আসবে না আল্লাহ সুবাহ তালার বিধান যদি আমরা মেনে চলি কিন্তু আমরা আল্লাহ সুবাহ তালার বিধান মেনে চলি না আজকে হাজারে এই আমাদের পড়ার বুকের কথাই ভাবেন একশো জনের মধ্যে একজনে নামাজ পড়ে কিনা সন্দেহ তাহলে এই গ্রামের এই এলাকায় আল্লাহ যে এখনো বিপদ দেয়নি এটা আলহামদুলিল্লাহ কখন যে আল্লাহর মহা বিপদ নেমে আসবে কে বলবে বেশিরভাগ মানুষ চুগল তাই ব্যস্ত বেশিরভাগ মানুষ সই আদিসকে আদিসকে কটুক্তি করার জন্য ব্যস্ত দাড়ি টুপি নিয়ে মানুষ পড়ে আছে অথবা আল্লাহর গজব নেমে আসছে অতএব এই মহামারী থেকে রুখতে আমরা আমাদের নিজেকে পারি কেননা আমরা যখন পাপ বন্ধ করে দেবো আল্লাহ সুমতা সবাই যদি পাপ বন্ধ করি তবে আল্লাহ এই গজবকে বন্ধ করবেন আমি তাহাজত পড়বো আর আপনি পাপ করে যাবেন আমি দেখছি অথচ আমি আপনাকে কিছু বলতে পারবো না তাহলে এই পৃথিবীতে গজব নেমে আসবে যদি আল্লাহ আকাশ থেকে এই রক্ত বৃষ্টি বর্ষণ করে তো আমার বাড়িটাও বাদ যাবে না ইমানদারের বাড়িটাও বাদ যাবে না আপনার বাড়িটাও বাদ যাবে না পাঁচজনের বাড়িটাও বাদ যাবে না তাহাজত বলারও বাঁচবে না অতএব নিজের জন্য যেমন দোয়া করতে হবে অপরের জন্য দোয়া করতে হবে যেন এই পৃথিবী থেকে মহামারী এই পঙ্গপালের ভয়ানক আক্রমণ থেকে আল্লাহ সুমাতাল আমাদেরকে বাঁচায় আল্লাহ আমিন বর্তমান সময়ে এই যে মহামারী আসছে এই মহামারী একমাত্র বন্ধ করতে পারেন আল্লাহ সুবানা তালা তা আমাদের সবারই দোয়া দা এটাই থাকবে যে আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে সঠিকভাবে দিন ইসলাম মেনে এই পঙ্গপাল আমফান এবং আমফানের মতো আরও কিছু ঝড় যদি ভবিষ্যতে আসে এবং এই করোনা নামক মহামারী থেকে আমাদেরকে আল্লাহ সুবাহ হেফাজত করুক আল্লাহ আমিন হে আমার প্রতিপালক তোমার দয়ার শেষ নাই তোমার দয়ার মাধ্যমে তুমি আমাদেরকে তোমার দিন এবং ইসলামকে সঠিকভাবে যেন আমরা মেনে চলে তোমার রহমত শুধু পেতে পারি তার তৌফিকাদা করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক ডক্টর জাহানিক জাকির নায়ক আল্লামা দিল সাইদি যেন গোটা পৃথিবী জুড়ে হকের দাওয়াতের কাজ করতে পারে তার জন্য তুমি তৌফিক আদা করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক আমাদের দেশের অবস্থা খুব ভয়াবহ একটু কিছু হলে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হে আমার প্রতিপালক আমরা সবাই একসাথে বসবাস করতে চাই সবাইকে একই সাথে চলার মতো তৌফিক আদা করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক এই করোনা নামক মহামারীকে অতি সত্তর এই পৃথিবী থেকে তুমি আমাদের মসজিদ আবার আগের মতো ভরে ওঠে সেই তৌফিক তুমি আদা করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক আমরা যে সলাতুল জুমা আদায় করলাম জানি না আবার কোনো জুমা পাবো কিনা বা পড়তে পারবো কিনা বা আমাদের মধ্যে যারা উপস্থিত আছে আমরা থাকবো কিনা আমাদের মৃত্যুর আগে আমরা যেন আমাদের ভুল ত্রুটিগুলা ক্ষমা চেয়ে নিতে পারি মানুষের কাছে তার তৌফিক আদা করো আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই